তোমাদের কেমন লাগছে ওর সাজ আর যদি আমার সাজ তোমার তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো eight triple seven three four five three double টুতে আমি আমার মডেলকে কিছু বলতে বলবো আমার কাছে সেজে তোর কেমন লেগেছে তোর এক্সপিরিয়েন্স সব কিছু যদি তুই আমার বন্ধুদের সাথে শেয়ার করিস হাই ফ্রেন্ডস আমি স্নেহা চ্যাটার্জি মিষ্টিদি খুব যত্ন সহকারে আমাকে সাজিয়েছে যদি তোমার আমাদের সাজটা ভালো লেগে থাকে তাহলে মিষ্টিদির সাথে কন্ট্যাক্ট করো তো ফ্রেন্ড এই সাজ যদি তোমরা ভিডিওতে টিউটোরিয়ালে দেখতে চাও তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেটা নিয়েও আমি কিন্তু নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব